হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানাবো আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কীভাবে বুস্ট করে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সিম্পলি আপনি ইউটিউব চ্যানেলটি বুস্ট করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি আপনি আপনার গুগল প্লে স্টোর চলে আসবেন গুগল প্লে আসার পর গুগল প্লে আসার পর এখানে এখানে আপনি চার্জবার লিখবেন sub four sub S U B sub four sub S UP support sub লিখে চার্জ করে দেবেন চার্জ করে দেওয়ার পর এখানে অসংখ্য অ্যাপ শো করবে আপনার সামনে তো এখানে যে অ্যাপ্লিকেশনটা আছে এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন তো আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার পর তো আপনি সিম্পলি এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর <clears throat> এখানে আপনি সাইন ইন গুগলে ক্লিক করবেন সাইন গুগলে ক্লিক করার পর আপনার এখানে আপনার মোবাইলের যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলো শো করবে তো এখানে আমার একটা জিমেল লগ ইন করা আছে তাই জিমেলটা নিয়ে নিচ্ছে তো শো করার পর তো আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো ইন্টারফেস আসার পর আপনি কীভাবে এখানে বুস্ট করবেন তো আপনি চাইলে এখান থেকে কয়েন কিনে বুস্ট করতে পারেন তো কয়েন কিনে বুস্ট করা করতে পারেন তারপর আপনি এখানে ফ্রিতে কয়েন আর্ন করতে পারেন এই যে দেখুন এখানে কয়েন আর্ন করতে পারেন তো আপনি একটা সাবস্ক্রাইব করবেন আপনাকে দুশো পঁচিশ কয়েন দিবে এই এরকম করে আপনি এই ইনকাম করতে পারেন তো কয়েন আর্ন করার পর আপনি সিম্পলি এখানে ক্রিয়েটে আসার পর এই যে এখানে সাবস্ক্রাইবার নিতে পারেন তিন হাজার ছয়শো ছয়শো কয়েনে দশজন সাবস্ক্রাইবার তারপরে যদি আমি যদি বিউতে ক্লিক করি নয়শো কয়েনের দশ দশটা ভিউজ তো লাইকে ক্লিক ক্লিক করলে দুই হাজার কয়েনটে দশটা লাইক তো আমি একটা এই যে দেখুন আমি নয়শো কয়েন দিয়ে দশটা ভিউজ কিনেছিলাম এখানে এই যে অর্ডারগুলো এখানে আছে দেখুন আমারটা এখনও হয়নি এ আপনাকে একদিন বা দুদিনের ভিতরে তারা এই দশটা ভিউজ দিয়ে দিবে তো আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ